আসসালামু আলাইকুম রমাদানের শুভেচ্ছা সবাইকে অনেক দিন পর চলে আসলাম ভিডিও নিয়ে চার তারিখের পর কোনো শর্টস ভিডিও দিইনি কোনো বড় ভিডিও তো দিইনি আর আমাদের ইন্ট্রো শুরু হয়ে যাবে তার মধ্যে আমি কিছু বলি নেই এমিসি শপের যে ভিডিওটা সেটা নিয়ে আসছি আমি লাখ পেয়েছি পঁয়তাল্লিশ তো ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে আমার ভিডিওটি শুরু হয়ে যাক Bring him from the yard. Inter পরে চলে আসলাম আমরা সরাসরি শপে তিন হাজার আটশোশো উনিশ ডায়মন্ড আছে দেখি আমি কি কিনতে পারি তো দশ ডায়মন্ড দিয়ে সুইচ করি দেখি আমাদের ভুয়া পাসের যে স্পেশাল ডিসকাউন্ট সেটা আসছে কি না কারণ আমরা তো ইলিট পাস দিতাম ডিসকাউন্ট দিয়ে দেখি এবারে মিষ্টি শপে কি আসছে আর বেসিক্যালি আমার অনেক বেশি বেশি ডায়মন্ড আছে আমি এর জন্য কি বলবো শুধু টোকেনগুলো কিনতেছি আমি এই যে দেখেন টোকেন কিনে ফেললাম ফিস্টের টোকেন কিনলাম পঞ্চাশটা এখানে ডেস্টিনি আছে আবারও পঞ্চাশটা কিনে ফেললাম তারপরে এসকেস নেওয়ার অনেক ইচ্ছা ছিল দেখি আটশোশো চব্বিশ ডায়মন্ডের মধ্যে আসছে আর গ্রিন এটা আমি কিনবো কিনে অন্য একটার জন্য ট্রাই মারবো তো এইখান থেকে আপাতত এটা কিনে ফেললাম আর এখন এখান থেকে কিছু কেনার বাকি নেই সুইচ করে দেখি এখান থেকে কী কেনা যায় ইনফার্ন এটাও নেওয়া যায় এটা আপনার ইএমবির e জন্য ভুইয়া ডে স্পেশাল তো আমি ভুলে একটা কিনে ফেলছি আরও দিয়ে কিনে ফেললাম তো এই মুহূর্তে আমাকে আমার কিছু কেনার আছে আর কি কিছু কিনব কিছু কিনা যায় কি না আর মনে হয় না কিছু নেওয়ার আছে তো ভাইয়া অনেকদিন পর চলে আসলাম আপনাদের মাঝে আপনারা একটু সাপোর্ট করেন অনেকদিন ভিডিও দেওয়া হয় না আপনাদেরকে হ্যাঁ, চেয়েছিলাম ভিডিও দেওয়ার জন্য কিছু গেমপ্লে ছিল গ্র্যান্ড মাস্টারে উঠেছি সেই গেমপ্লে দিতে পারিনি শরীর অসুস্থতার কারণে আমার জন্য দোয়া করবেন রমাদানের অনেক শুভেচ্ছা রইল আর আল্লাহ তালার কৃপায় যেন আমরা ত্রিশটা রোজা রাখতে পারি সেই দোয়া করব আজ এই পর্যন্তই আমি আসি দেখা হবে নেক্সট